মানুষের বিভিন্ন কর্মকাণ্ডের চিত্র তুলে ধরি আজকে আমাদেরই একটি ধরি তাই তাদেরকে আমরা হুঁশিয়ার করে দিতে চাই এই ধরনের কর্মকাণ্ড যদি তারা উচিত হয়েছে তাদেরকে আমারও ধন্যবাদ জানাচ্ছি এবং সাংবাদিকদের এইসব সভাপতি আপনারা যতই ক্ষমতাধর হন না কেন আপনারা কেউ আইনের উঠে নয় যে এক শ্রেণীর মাদক ব্যবসায়ী চিহ্নিত অপরাধীরা সাংবাদিকদের উপর ধাওয়া করে মারধর করে বলতে চাই আমরা জালগড় সাংবাদিক ঐক্যবদ্ধ এই হামলা কখনই বদল করা যাবে না জালগড়ি প্রেস ক্লাবে যারা হামলা করেছিল তাদের কি পরিণতি হয়েছিল দু সালে যদি এই সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেপ্তার বিচার করা না হয় তাহলে যারা এই হামলা চালিয়েছে এই হামলা থেকেই তাদের পতন না আসে সেই দিকে তাদের খেয়াল রাখতে হবে এই শহরেরই লোক আমাদের পরিচিত যদি সাংবাদিকদের বিষয়ে কোনো কথা এবং যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি একদল মাদক সেবী সন্ত্রাসী ঝালকাঠি প্রেস ক্লাবের সহ সাধারণ